যে আমি যদি এখন এটাকে একটু প্লে করে দেখি তাহলে এখানে আমি দেখব কি আছে হ্যাঁ দাদা আছে দোকান আছে বলুন আপনি কি পাগল নাকি হুম না না মাফ করবেন আমার ভুল হয়ে গেছে সরি সরি সরি আচ্ছা ঠিক আছে যান আমি আপনাকে মাফ করে দিলাম ঠিক আছে